কেউ স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক ব্যক্তি হতে চাইলে তাকে সত্য বা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয় মনে রাখবেন সম্পর্ক থাকতে হবে আধ্যাত্মিক বিষয়ে কথা বলার জন্য ন কোনো নির্দিষ্ট ধর্ম অনুসরণ করার জন্য ন গরমই ফলো করার জন্যেও ন গির্জা অনুসরণ করার জন্যেও ন কিন্তু অস্তিত্বের সাথে তাৎক্ষণিক সরাসরি সম্পর্কযুক্ত হওয়ায় আধ্যাত্মিকতা সমগ্র এর সাথে তাল মিলিয়ে চলার সম্প্রীতি এবং আনন্দ অনুভব করা এবং এখানে থাকার অ্যাবসোলুটলি সেলিব্রেশন নিখুঁত উদযাপন করা এগুলাই আধ্যাত্মিকতা গির্জা বা মন্দিরে যাওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কোরআন বা বাইবেল বা গীতা পাঠ করার সাথে এর কোনো যোগসূত্র নেই কোনো ধরনের উপাসনার সাথেও এর কোনো যোগসূত্র নেই তবে প্রাকৃতিক যোগাযোগের ক্ষেত্রে এর কিছু সম্পর্ক রয়েছে গাছের সাথে এর আলাপ কমিউনিয়ন ওয়েদেস্টার্স স্টার্স নক্ষত্র রাজি এর সাথে নদীর সাথে এর যোগাযোগ বা যা কিছু আছে তার সাথেই মিলন এটি ঈশ্বরের বহুমাত্রিক অভিব্যক্তির সাথে জড়িত সমগ্রের সঙ্গে একটা সংলাপ হচ্ছে the quality of madly is needed then you are spiritual পাগল প্রেমের গুণমান থাকলেই তবেই আপনি আধ্যাত্মিক spirituality is not a head trip এটি কোনো জার্নি নয় it is a heart to heart dialogue হৃদয়ের সঙ্গে হৃদয়ের সংলাপ এবং অন্তিমভাবে সংলাপ চলতেই থাকে অস্তিত্বের সাথে বিদ্যমান ব্যক্তির সাথে সমগ্র প্রকৃতির সাথে সমগ্র সত্তার সাথে thank you Thank you very much for watching my all videos. If you like my videos, like, share and comment on the video and please subscribe me.